সম্মানিত সুদীবিন্দু আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে দু চারটি কথা বলছে আমি একজন বীর মুক্তিযোদ্ধা সেই হিসাবে স্বাধীনতার পূর্ব থেকে এবং স্বাধীনতার পরের থেকে যে অভিজ্ঞতা আমি দেখে অর্জন করেছি সেই উপলক্ষে আমি আলোচনা করব আসলে প্রথম কথা হলো স্বাধীনতার স্থপতি জাতির জনক স্বাধীনতার পরেই বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি স্বাধীনতার পরে উনি যখন সংসদে বসেন ওনার এক শিক্ষক ওনার সাথে দেখা করতে আসলেন তখন উনি সংসদ চলতেছে সে অবস্থাতেই উনি সংসদে ছিলেন খবর গেলেন ওনার প্রাইমারি স্কুল শিক্ষক ওনার সাথে দেখা করতে আসছেন উনি আসলে সংসদ ত্যাগ করে হয়তো সম্ভব হয়নি উনি পিয়নকে ডেকে তখনকার দিনে একশো টাকার অনেক মূল্য ছিল উনি একশো টাকা দিয়ে বললো যে স্যারকে বলো যে একটু অপেক্ষা করতে উনি খেয়ে এসছে না খেয়ে এসছে ওনাকে একশো টাকা দিয়ে বলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পরে সংসদ শেষ হওয়ার পরে ওই স্কুল মাস্টার তখন ওনার জন্য অপেক্ষায় ছিলেন সংসদ শেষ হলো উনি নামলেন গাড়িতে উঠার আগে ওনাকে দেখতে পান এবং ওনাকে গাড়িতে তুলে নেন এবং তাকে বললেন যে খাওয়া দাওয়া করছেন স্যার আপনার জন্য একশো টাকা পাঠাইছি আপনি খাওয়া দাওয়া করেন নাই তখন বলল যে আমি মাত্র পঞ্চাশ টাকা পেয়েছি কই তুমি তো একশো টাকা দাও নাই আসলে ওই টাকাটা সংসদের পিয়নকে দিলেন পিয়ন ওইখান থেকে কিছু টাকা রাখলেন নিচে আইসা যে গার্ড ছিল গার্ডের হাতে দিল যে চারকে বসা আছে বাহিরে ওনাকে এই টাকাটা দিয়ে তখন ওই বাহিরের গার্ডও তিরিশ টাকা বা বিশ টাকা ওনাদের উপরের থেকে নামতে নামতে পঞ্চাশ টাকা বাঘ হয়ে গেল ওই স্কুল শিক্ষক পঞ্চাশ টাকা পেল তখনই জাতির জনক বলেছিলেন একশো টাকা তিন তালার থেকে পাঠালাম নিচে আসতে আসতেই পঞ্চাশ টাকা হয়ে গেল তো যাই হোক আমরা শুনেছি এই ধরনের কথা এবং বঙ্গবন্ধু যে স্বাধীনতার পরে বিশাল জনসভায় উনি বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি সোরের খনি আসলে আমাদের বাংলাদেশের মধ্যে পঁচাত্তরের পরের থেকে আসলে আমাদের দুর্নীতিটা বেশি বিসিএস ক্যাডার হয়ে বড় বড় জায়গাতে চাকরি করে রাজু এসছিলেন বিদ্যুৎ অফিসার বড় বড় জায়গাতে যেখানে চুরি করা খুবই সহজ সেই সব শিক্ষিতরা সাধারণ জনগণকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বিদেশে আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গাতে বাড়ি বানায় সন্তানদেরকে দেশে না রেখে সবাইকে বিদেশে পড়ালে আসলে আমাদের অতীত থেকে এখন বর্তমান পর্যন্ত এই দুর্নীতি এই চোরদেরকে বদ্ধ করা সম্ভব হয়নি যেমন খালেদা জিয়া সরকার আমলে এরশাদ সরকার আমলে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আসলে এই দুর্নীতিগুলা বন্ধ করা কারো পক্ষে সম্ভব হয়ে উঠে নাই আসলে এই দুর্নীতিগুলা জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় এই বারো তেরো বছরে দেশের এত উন্নয়ন হয়েছে মেগা প্রকল্পগুলা পদ্মা সেতু এত কঠিন একটা কাজ ফ্লাইওভার অনেকটা কমপ্লিট হয়েছে অনেকটা হাতের মধ্যে আছে দেশে যে গতকালকে শুনলাম রপ্তানি আয় একশো কোটি ডলার ছেড়েছে তাহলে দেশের উন্নয়ন হচ্ছে দেশের উন্নয়ন করতেছে জননেত্রী শেখ হাসিনার বিশ্বক্ষণতার ফলে আগের সরকার হয়তো সম্ভব হয়নি জনগণ বিদ্যুতের জন্য অনেক কষ্ট করেছে গ্রামগঞ্জ তো দূরের কথা ডাকাতে যে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভিন্ন অঞ্চলে যেসব মিলগুলো আছে যেসব জুট মিলগুলো ছিল গার্মেন্টসগুলো প্রায় বদ্ধের অবস্থায় ছিল বেকারত্বের হার বেশি ছিল এখন গার্মেন্টসে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে কিন্তু তখন হয়তো বুদ্ধিমত্তা বিচক্ষণতা অভাব ছিল যে চব্বিশ দল না আঠাইশ দল এত দলের যদি সরকার গঠন করে এক একজনের এক এক বুদ্ধি এক এক রকমের হয়ে থাকে এক এক বিভিন্ন দলের মন্ত্রী অবশ্যই প্রয়োজন তো যাই হোক আসলে জনদের শেখ হাসিনা দেশের জন্য এতটুকুই করেছে এত উন্নয়ন করেছে যে দুর্নীতিকে প্রতিটি যে আপনার সেক্টরে প্রতিটি অফিসে যে দুর্নীতিগুলো হচ্ছে তা বেশি শিক্ষিত অফিসারদের মধ্যে হচ্ছে এগুলাকে আমার মনে হয় এখন চেষ্টা করা যায় চেষ্টা করতে পারে আসলে জননেত্রী হাসিনার বিচক্ষণতায় এই ধরনের মানি লন্ডারি এই যে আপনার এই দুর্নীতি অফিসদারদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে এটাকে ছাড় দেওয়া উচিত না আমি মনে এটাকে কঠোর হস্তে দমন করতে হবে মালিন অন্ডারে বাংলাদেশকে থেকে একদম বিলাপ্ত করতে হবে যারা মালিন অন্ডারে করে দুই একটা আইনের আওতায় এনে তাদেরকে পাশের ব্যবস্থা করতে পারে কোনো দল কোনো বিরোধী দল কোনো এই মানি লন্ডারি দুর্নীতির পক্ষে নাই এদেরকে সায়স্তা করা সম্ভব দুদক আছে দুদকের মাধ্যমে বিচারের আয়তায় এনে এই দুর্নীতি বন্ধ করা একমাত্র পারে জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব আরেকটি কথা যে আমাদের কিবরিয়া সাহ উনি একজন সাবেক অর্থমন্ত্রী ছিলেন ওনা উনি একজন সৎ ব্যক্তিত্ব হিসাবে আমি জানি মানুষ আলোচনা সমালোচনা করে আমি তো আর সংসদে বসি নেই ওনার এলাকার ভোটারন তাহলে আমি শুনেছি উনি একজন সৎ ব্যক্তিত্ব সৎ লোক ছিলেন কিন্তু ওনাকে কিভাবে গ্যানেট হামলা ওনাকে হত্যা করেছেন কিছুদিন পরে আল্লাহ মাস্টাকে গ্যানেট হামলা করে মারা হয়েছে আসলে ওনাদের এই গ্যানেট হামলা বিচারের কার্যক্রম প্রায় সতেরো বছরের কাছাকাছি শত বছরের পরে কিন্তু আজ পর্যন্ত ওনাদের বিচার সম্পন্ন না হওয়া আমি নিজেই দুঃখ প্রকাশ করছি কিন্তু ওনার সুযোগ্য সন্তান রাজা প্রিয়া বিদেশে পড়াশোনা করেছেন অনেক বড় উচ্চশিক্ষিত হয়েছেন আমেরিকাতে পড়েছেন লন্ডন পড়েছেন অনেক জ্ঞানী আমি মনে কিন্তু উনি বর্তমানে এবং অতীত উনি বিভিন্ন টক শোতে বিদেশে বসে দেশে বসে অনেক টেলিভিশন চ্যানেলে উনি টক শো করেছেন আসলে কিছুদিন আগে একটা টক শো আমি দেখেছি উনি যেভাবে বিশ্লেষণ করে দেখালেন যে ওনার পাশে আরেকজন ছিল উনিও বিশ্লেষণ করে দুইজনেই দেখালে যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে যাচ্ছে উনি বললেন এই দেউলিয়া থেকে দেশকে রক্ষা করতে হলে ওনারা দুজনে বললেন দেশকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে ক্ষমতা না ছাড়লে যদি শেখ হাসিনা ক্ষমতাতে থাকে তাহলে শ্রীলঙ্কার মতো পরিণত হবে জাকির সাহেবকে আমি বলবো উনি আওয়ামী লীগের এমপির পদ চেয়েছিলেন প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু ওনার বাইরে থাকার কারণে বড় শিক্ষিত হওয়ার কারণে হয়তো বাইরে থেকে থাকতে হয়েছে দেশে আসে আসলে দেশের মানুষ ওনাকে চিনতেন না এই জন্য হয়তো আওয়ামী লীগ ওনার আসলে অধিকার আছে ওনার আব্বার পরবর্তী উনি নমিনেশন পাওয়ার উপযুক্ত যাই হোক দল বিশেষজ্ঞ ওনাদের হিসাবে কেন ওনাকে নমিনেশন দেয়নি তখন আমার বোধগম্য নয় আমি জানি না এরপরে উনি যে অন্য একটা দলের থেকে উনি দানের শীর্ষ প্রতীক নিয়ে ইলেকশন করেছেন আমি তখনকার এই এলাকার লোকদের কিছু কথা আমি শুনেছি অনেকে অনেক রকম কথা বলেছে যে উনি এলাকাতে আসছেন অনেকে ওনাকে চিনেন না বা ওনার পরিচিতি দেশে নাই এই ধরনের কথাবার্তা বলেছেন এবং আক্ষেপ আক্ষেপ করেছেন অনেকেই যে উনি ইব্রিয়া সাহেবের ছেলে হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের এলাকায় আসছে এটা অনেকে ওনার এলাকার মানুষ খুবই মুন্সীগঞ্জ হবে এই মুন্সীগঞ্জের মানুষ খুবই দুঃখ প্রকাশ করেছেন কারণ সেইখানে খুবই কিবরিয়া সাহেবের প্রতি আস্থা ওই এলাকার মানুষের ছিলেন একজন ভালো মানুষ হিসেবে এলাকার কাজকর্ম করার উনি বলতেছেন এই ধরনের যে চীনের কারণে অন্যান্য কারণে যে বাংলাদেশ দেউলিয়ে হয়ে যাবে শ্রীলঙ্কার মতন হবে উনি অনেক বিশ্লেষণ দেখালেন আসলে উনি বিশ্লেষণ দেখিয়েছেন আমার দুঃখ লাগে নাই দুঃখ লাগছে যখন বললেন উনি যে শেখ হাসিনা ক্ষমতার থেকে না সরলে শ্রীলঙ্কার মতন হবে আরে বাতিজা আমরা যখন বিদ্যুতের জন্য বাংলাদেশের প্রতিটা টেক্সটাইল মিল জুট মিল বন্ধ হয়ে গিয়েছে প্রতিটা গার্মেন্ট বন্ধ ছিল লক্ষ লক্ষ মানুষ বেকার ছিল তখন উনি কোনো সময় সে কথাটা বলেন যে তখনকার অবস্থা কোন দেশের মতন হবে আসলে উনি বর্তমানে একজন আমেরিকার যে কিবরিয়া সাহেবের ছেলে হয়ে উনি দানের শীষ যোগ দিয়েছেন রাজনীতি যার যার খুশি যেইভাবে যে করে তবে উনি তখন আসলে শুনি নাই যে এই দেশ উনি অনেক জায়গায় বলেছেন যে বাংলাদেশের উপরে যে স্যাংশন হয়েছে অবরোধ হয়েছে আরো অবরোধ উনি হতে পারে বিবিসি ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কিভাবে বুঝলেন আরো অবরোধ হতে পারে বললো যে আমি অনেক পড়ালেখার বিভিন্ন সুবাদে আমি উপলব্ধি করতে পারি আসলে তিরিশ কোটি ডলারের মতন যদি পদ্মা সেতু খরচ হয় যদি বিএমপির পক্ষ বলতে পারে দশ কোটির মতন খরচ হবে বিশ কোটি টাকায় বিশ কোটি ডলারে হাসিনা আত্মসাত করেছে তাহলে এইভাবে যদি দেশ চলে এইভাবে দেশের বদনাম বাহিরে করে আন্তর্জাতিকভাবে আমেরিকাকে এইভাবে কেনে দিয়ে এভাবে মিথ্যাচার করে যদি করে দেশের শ্রীলঙ্কার মতো হতেও পারে এবং আরও অবনতি করতে পারে স্যাংশন আরও অবরোধ আমেরিকা আরো চোদ্দটা দিতে পারে এখানে উনি ইস্টিমেট করলো উনি চিন্তা করলো দশ কোটি ডলারে বেশি খরচ হতে পারে নাই তাহলে এখানে তিরিশ কোটির মধ্যে বিশ কোটি হাসিনা আত্মসাত দুর্নীতি করেছে এইভাবে যদি আমেরিকাকে দাঁড় করাই বলে আরো ভিতরে কি বল কিভাবে যদি এইভাবে দেশের বদনাম করে দেশের উন্নতি করতে না দেয় তাহলে আমেরিকা যেই কোনো মুহূর্তেই এইভাবে বাংলাদেশের উপরে অবরোধ দিতে পারে আসতেছে ডাক্তার ইউনুস ডাক্তার ইউনুসও এই পদ্মা সেতু বদ্ধ করার জন্য পদ্মা সেতু আরম্ভ করার আগে দুর্নীতি হয়েছে বিশ এ আমেরিকাতে বসে বসে উনি এমনভাবে প্রকাণ্ড করেছেন বাধ্য হয়েছে বিশ্ব ব্যাংক জায়গা যে যে দেশ এই পদ্মা সেতুতে বিনিয়োগ করার মন মানসিকতা ছিল তারা এই বিনিয়োগ ফিরাই নিলে তারপরে কি প্রমাণ হলো এতে অনেক মন্ত্রী চাকরি গেল অনেক মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন এমন পরে দেখা যায় যে বিচার যখন জাতিসংঘ করলো দেখা যায় ওনারা তলিয়ে জাতিসংঘ বাংলাদেশের টিম পাঠালো তদন্ত করে দেখলো যে দুর্নীতির কোনো তিল পরিমাণ ফোটাও পায়নি পদ্মা সে দুর্নীতি তাহলে কিন্তু কত বড় ক্ষতি করেছে যে বিশ্বব্যাংকের জায়গার হাফ পার্সেন্ট এক পার্সেন্ট ট্রুদে মানে আপনার বাংলাদেশে ওনারা এ পদ্মা সেতুর জন্য অর্থ বিনিয়োগ করবে সেই সুযোগ থেকে বাংলাদেশ আজকে চীনের সহযোগিতায় বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ জনগণের টাকায় জনগণের অর্থ মধ্যেই এই পদ্মা সেতু উচিল্লা মাত্র শেখ হাসিনা অনেক স্বপ্ন ছিল বাংলার জনগণের পদ্মা সেতুর ব্যাপারে জনগণের টাকা দিয়ে হাসিনার সাহসিকতা শক্ত তারেন বাংলাদেশের বিনিয়োগে এই পদ্মা সেতু তৈরি করেছেন হাসিনা বাপের বাড়ির থেকে আনার ক্ষমতা না এটা দেশে যত কিছু হয় উন্নয়ন কাজ হয় দেশের জনগণেরই টাকা এটা আমরা জানি সবাই জানে তাহলে আমাদের দেশকে রক্ষা করতে হলে এই শিক্ষিত চোদ্দের শিক্ষা দিতে হবে এবং কঠোর হাস্তে সরকারকে দমন করতে পারবে না হলে জনগণের ভোগান্তি জনগণ বুঝে না স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার চেতনার পক্ষে শক্তি এবং স্বাধীনতার বিরোধী শক্তি তারা চেনে দেশে শান্তি দুর্নীতি যেন না হয় মালি করে টাকা সব বাংলাদেশের টাকা বিদেশে চলে যাক এগুলো সাধারণ মানুষেরও জ্ঞান আছে এরা বুঝে এই জন্যে আমাদের সরকারগুলাকে আমি বলবো সবাই যেন এদিকে সচেতন থাকেন এবং যেসব শিক্ষিতরা বাংলাদেশের দুর্নাম করতেছেন বাংলাদেশের ক্ষতি করার জন্য বিশ্বকে বিভিন্নভাবে প্রভাবিত করতেছেন বাহির রাষ্ট্রকে প্রভাবিত করতেছেন সেটার থেকে আল্লাহর ওয়াস্তে দেশের দিকে তাকায়ে একটু ভালো কথা বলতে শিখেন ভালো কথা বলেন উপদেশ আপনারা বর্তমান সরকারও দিতে পারতেন অতীত অতীত সরকাররা দিতে পারতেন বর্তমান সরকারও দিতে পারেন আপনারা শিক্ষিত মানুষ বিশ্ব ঘুরেছেন উচ্চশিক্ষিত লাভ করেছেন সব দলেরকে আপনারা উপদেশমূলক কথা বলতে পারেন কিন্তু অমুক না ছাড়লে অমুক দল থেকে ত্যাগ না করলে পদত্যাগ না করলে সরকার পদত্যাগ না করলে উন্নতি আপনারা করতে পারবেন না উন্নতি করার চেষ্টা করুন নির্বাচন করুন নির্বাচনে আপনারা ক্ষমতায় আসলে কোনো স্বাধীনতা চেতনার শক্তি আর স্বাধীনতা বীরের শক্তির কারো ধরে রাখার ক্ষমতা নাই আসসালামু আলাইকুম এই বলে আমার